প্রথমত আমার জেলে যাওয়ার কোনো শখ নেই তোমাকে মেরে ঠিক আছে আর তোমাকে বকা দেওয়ার মতন আমার কাছে কোনো ভাষা নেই ঠিক আছে এবার তুমি বলো আমি কি করতে পারি